থেকে আমরা হচ্ছে আইকন এরকম কিছুটা তৈরি করবো আচ্ছা ধরুন আমরা এই আইকন গুলো নাও ধরুন আমার এরকম ইমেলের একটা আইকন দরকার সার্চ করব একটা বিগ প্রবলেম কোন ঝামেলা হলে আমরা একটা কাজ করতে পারি আমরা তার থেকে পিএনজি নামাতে পারি আমরা একটা ই করি আমাদের ধরেন একটা ডিজাইন আছে আমরা ধরো এটা আমার একটা বিজনেস কার্ড ভাই এখানে আমরা ইউজ করতে চাই নিয়ে আমাদের যেখানে বসানো দরকার আমরা হচ্ছে বসতে পারি আমার ধারণা হচ্ছে যদি ফোন কলার এখন দরকার আমি ফোন নিয়ে সার্চ করে পেয়ে আমরা দেখবো যে কোনটা হলে আমাদের হবে ধরুন এটা নিব স্যার এআই না আমরা চেঞ্জ করতে পারবো না যেহেতু এগুলো পিএনজি মানে আমরা হচ্ছে এআই বা এসভিজি নাম্বার আমাদের হবে পারি একটা কাজ করতে হবে এআই বলতে অ্যাকাউন্ট না খুললে দিবে না এসভিজি আমরা একটা কি প্রবলেম দেখলাম যে অনেক সময় হচ্ছে কি বর্ডার দেওয়া থাকে এটা আমরা সলিউশন করতে পারি এই আইকনটা ক্ষেত্রে কোনো বর্ডার ঝামেলা নেই এটাকে আমরা ইচ্ছা মতো ছোট বড় করতে পারি তাই না ছোট বড় করলে কোনো সমস্যা নেই আর এগুলো তো আমরা কালার দিতে পারতেছি এখান থেকে যে কালার আমরা চেঞ্জ করে দিতে ওকে বাট এইটার ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই কিন্তু যেমন একটু আগে এখন দেখলাম এইটার ক্ষেত্রে আমাদের প্রবলেম আছে তো এই প্রবলেমটা সলিউশন করতে পারি কি করে আমরা বলুন তো না কমানো তো অনেক ঝামেলা বাড়ানো কমায় করা তার থেকে আমরা একটা কাজ করতে পারি এটাকে এক্সপ্যান্ড করে ফেলতে পারি কারণ আমরা জানি যে এক্সপ্যান্ড করলে তখন তো ওইটার কাজ করবে না তখন পুরো এটা শেপ হয়ে যাবে এখন পুরো শেপের মতো কাজ হবে ইচ্ছে মতো ছোট বড় করলে তো ঝামেলা নেই ব্যাপারটা বুঝছেন সবাই তারপর আমরা দেখুন অনেকগুলো খন্ড দেখতেছি আমরা চাইলে ই করতে পারি যেহেতু এটা পারফেক্ট ছিল না পারফেক্ট করে নিতে পারি আমরা ইউনাইট করে দিলাম ইউনাইট করলে তো একসাথে হয়ে গেল এবার আমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে আমাদের যে কোনো ডিজাইনের যে কোনো জায়গায় ইউজ করতে পারি যত ছোট লাগে বড় লাগে কালার চেঞ্জ কালার চেঞ্জ সবাই আমরা হচ্ছে তৈরি না করে এখান থেকে খুব ফাস্টে ইউজ করতে পারি আইকন ফাইন্ড করতে পারি দেন হচ্ছে ফ্রি পিক এখান থেকে করতে পারি এখানে সিস্টেমটা অলমোস্ট সেম কলন আইকন নিয়ে এই আইকন নিতে চাই আমি এখানে প্লাস করতে পারি প্লাস করলে হয় কি এখানে লিস্টে অ্যাড হয়ে যায় যে অনেকগুলো একসাথে নামাতে পারি এখানে ধর ওই আইকন একটা আইকন অ্যাড করলাম আমার হচ্ছে ইমেলের আইকন লাগবে এখানে আমি চুজ করবো কোনটা লাগবে ধরুন এটা নিবো এটা প্লাস করলাম তো দেখতে থাকেন আমার দুইটা অ্যাড হলো এখানে কি কি ছিল ধরুন একটা হোমের আইকন নিবো আমাদের হচ্ছে তিনটা অ্যাড হলো তো এবার আমরা এখানে ক্লিক করে এখানটা আমরা দেখছি আমাদের যে তিনটা অ্যাড করছে আমাদের সেগুলো আছে এখানে কোনো যদি না দরকার হয় তখন আমরা যে মাইনাস দিব আবার এখানে ক্লিক করলে আমাদের বাদ হয়ে যাবে তো সবগুলো সিলেক্ট করে আমরা ডাউনলোড কালেকশন দিব এখানে ডাউনলোড কালেকশন দিয়ে সেখানে দিয়ে দেবো কোন ফরম্যাটে দরকার একটু আগে যেরকম দেখলাম ধরেন এসভিজিতে রান্না করলাম আমাদের হচ্ছে yemek sağlıyor. Benimkiler arası extract kullanıyor. కూడా మనం సేమ్ తీసుకోవాలి పేజ్ సేమ్ భాగం మొత్తం కలరింగ్ చెప్పు আপনি কি বলছেন সবাই এই ধরনের সার্চ করা লাগবে আমরা দুইটা সাইটে অ্যাড্রেস রেখে দিলাম আইকন ফাইন্ডার ডট কম এইটা আর হচ্ছে ফ্ল্যাট আইকন ডট কম এই দুইটা কিন্তু ভালো তারপরে আপনার হচ্ছে এই বাদে দরকার হলে এর বাদে কিছু দরকার হয় না এখানে সব পাওয়া যেমন স্পেশালি এদের কালেকশন অনেক হিউজ কালেকশন যেমন একটা হোম লিখে সার্চ করছে কত দেখছেন আসছে কত ডিজাইন ভেরিয়েশন প্রচুর ডিজাইন আছে এদেরকে তারপর আমাদের কখনো যদি কিছু দরকার হয় আমরা এখানে সার্চ করলে হয় যেমন দেখলাম হচ্ছে ফোন আইকন সার্চ করলে প্রচুর চলে আসে যদি এগুলো আবার হচ্ছে আপনার ভেক্টর না কিন্তু এখানে যেগুলো আসে সেগুলো ভেক্টর যেমন দেখছেন ওই দুটো সাইট কিন্তু সবথেকে টপ লিস্টেড একেবারে এটা থেকে ফেমাস সাইট এগুলোর জন্য আর এই দুটো সাইটের জাস্ট কাজই হচ্ছে আইকন আর কিছু না ওরা জাস্ট হচ্ছে আইকন থাকে ওদের সাইটে আর এদের ক্ষেত্রে কি থাকবেন যদি সব কিন্তু ফ্রি না কিছু আছে পেইড আছে ওগুলো কিন্তু কাজ করবে না কারণ ওগুলো হচ্ছে টাকাতে কিনতে হয় যেমন এই যে ক্রস যেগুলো দেওয়া হয় ওয়াটারমার্ক সেগুলো হচ্ছে পেইড তো আমরা এই ডিজাইনগুলো এইগুলো আমাদের কষ্ট করে না বানাবো হচ্ছে আইকন ইউজ করে দিলে হয় এগুলো আর আমাদের যদি ওরকম টিক লাগে এটা তো সবাই করতে পারবে না ছোট আমার একটা চার সাইডে রাউন্ড লাগবে রাউন্ড দিয়ে পুরো করে আমরা হচ্ছে ফেলে দিলাম এগুলো না কারণ এগুলো আপনার পারেন অলরেডি আমরা একটা তেমন আহামরি কিছু না কারণ মেইন ডিজাইন তো আমরা জানি থেকে বেটার হয় আপনাদের এগুলো কিছু এক্সাম্পল দিলে আপনারা হচ্ছে করে নিয়ে আসবেন আর যেগুলো পারবেন না সেগুলোই করলাম কারণ এই আসলে খুবই আনকমন কিছু না কারণ আমরা মেইন ডিজাইন গুলো তো জানি কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ কিন্তু প্র্যাকটিস করতেছেন এগুলো হচ্ছে আগাতে আপনাদের সমস্যা হয়ে যায় নাহলে হচ্ছে আমরা অনেক ফাস্ট আগাতে পারতাম আমরা এগুলো ধর বাসা থেকে করতেন তাহলে হচ্ছে আমরা দেখলো হচ্ছে বাসায় যেগুলো বাসায় এগুলো প্র্যাকটিস করছেন আর হচ্ছে কিছু কিছু ব্যাপার আমরা এখানে দেখতে হয়ে যাচ্ছে property number of simple like this complex condition তারপর আমরা দেখি আমরা স্ট্যান্ডার্ড সাইজ কত দেখলাম কাজ করবো ওই সাবজেক্টের পেজ নিয়ে নিই অনেক সময় এটা কিন্তু এভাবে থাকে যেমন এটা ছিল করতে চাই ওকে আমরা এটা হচ্ছে কিভাবে করতে পারি এটা ছিল না যে কোনো সাইজ নিয়ে আমরা অরি দরকার সাইজ বলে দিবে তার কি সাইজ দরকার হবে আমরা একটা চিন্তা করি কিভাবে করতে পারি আমরা প্রথমে চিন্তা করি এই পার্টটা আমাদের ফার্স্ট শেপে চিন্তা করি যে এরকম একটা শেপ আসছে তাই তো আমি চাইলে এর উপরে আঁকতে পারি সেটা আমি যেটা হয় দেখে তোকে আঁকতে পারি কাজ করি আমরা ওদের শেপটা নিই ওদের পেস্টটা ছিল ওই রেশিওতে নেই আমরা তবে ফার্স্ট এরকম একটা শেপ নিলাম কালারটা হবে এরকম আকৃতিটা কেমন হবে তারপর এইটা হলো আমাদের নিচের পার্টটা গেলে এবার সবুজটা তো আমরা ইজিলি করতে পারি সেটা কেমন হবে আমাদের আচ্ছা আমরা এর উপর বেটার পোড়াটা ওইখানে নিয়ে যাবো আমরা কি করতে পারি এই পয়েন্টটাকে ভালো missionary এটা এটা আমরা কিভাবে করতে পারি না লাইনে তো লাইন লাইনে তো এক লাইন হবে কিন্তু আমাদের পুরো এরকম আকৃতি একটা সবুজ যেরকম এরকম একটা বক্স দরকার কিন্তু তো করাটা ভেরি স্ট্যান্ডার্ড না আমি সেখানে রেক্ট্যাঙ্গেল দিতে পারি না এরকম রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কি করতে পারি আমরা কিন্তু এখন জাস্ট বর্ডার রাখছি সেটাকে কালার দিচ্ছি না কালার দিব না আমরা আমি এটাকে সিলেক্ট করলাম শিপ স্টেপ এটাকে সিলেক্ট করলাম ওটা এখানে নিয়ে গেলাম আর এই পয়েন্টটা আমার যাবো হচ্ছে এখানে জিনিসগুলো পাখা হচ্ছে আমি বুঝতেছি না ওই ছবিটা আসলে সোজা না এবার আমরা এটাকে এখানে ম্যাচ করবো বলে আমরা একটা পয়েন্ট অ্যাড করবো প্লাস দিয়ে একটা পয়েন্ট অ্যাড করে নেবো পয়েন্ট অ্যাড করে ওইটাকে এখানে এটা হচ্ছে সবুজ কালার আমাদের কালার দিলে হয়ে যায় বাট কালার দিব না আমরা এগুলো থাকবে কালার দিলে হবে কি নিচেগুলো ঢেকে যাবে এটা দিব কি করে আমরা এটা চিন্তা করে একটা বক্স আর আমরা কি আমাদের নিচের যে শেপটা আছে না ওইটার সাথে ম্যাচ করে করবো যে ওইটা এটা যাতে সমান হয় এটা আমাদের থাকবে কি এদিক থেকে একটু বাঁকা হবে তো বাঁকা থাকবে এরকম হবে বাট আমরা আপাতত শুধু বর্ডার রাখবো এখন ব্যাপার দেখতেছি আমরা এগুলো হচ্ছে কি আমাদের কখনো এবার চিন্তা করা দরকার যে আমি এগুলো আমরা একটা এখানে পিছনে পড়ে থাকো কোনো সমস্যা নেই ত্রিভুজ ম্যাচ করা হয়ে যায় পিছনে পড়ে থাকলে কোনো প্রবলেম নেই তুমি অ্যাকুরেট করতে গেলে কি হবে দেখলো যে একটু কম পড়ে গেল বা খারাপ ই হচ্ছে একটু বের হয়ে আছে ওগুলো বাজে দেখো তার থেকে ভিতর ঢুকে থাকলে কোনো সমস্যা নেই এরপর আমাদের এটা এটা কিভাবে করতে পারি আমাকে বলুন তো এটা একটা পিকচার সো পিকচারটাকে আমরা বের করতে হবে পিকচার পার্টটা রেখে দিই আমরা একটু পুরো যাবে পার্টটা এগুলো তো আমরা এক্সট্রা না মনে হয় বেটার এক্সট্রা রাখার কোনো দরকার একটু খারাপ দেখে আমি কিন্তু শিওর হবো কি করে আমরা এই যে এইটা কি এক্সাক্ট জায়গা মতো আছে কেউ বুঝবো কারণ যখন দেখবো যে ইন্টারসেক্ট আসতো তার মানে হচ্ছে একদম পয়েন্ট মতো আছে তার মানে এদিক ওদিক সরেনি কিন্তু কখনো আন্দাজও করবো না আমরা যখন এখানে আসবো তখন এই যে কিন্তু এখানে শো করতেছে কিন্তু হ্যাঁ ইন্টারসেক্ট আর ইন্টারসেক্ট যখন আসতেছে আর থেমে যাচ্ছে দেখুন যে অটোমেটিক ওখানে একটু দাঁড়ে যাচ্ছে তখন বুঝুন যে একদম এক্সাক্ট পজিশন মতো আছে আচ্ছা যেমন এই ছবিটাকে আমরা এখন করতে পারি কি করে ফটোশপ তো আপনারা জানেন না অন্য অল্টারনেটিভ বইতে করি থাকবে আপাতত আমরা একটা ছাড়াই ব্যাপারটা দেখবো আর কি করা যায় জাস্ট আমরা ছবিটা কিভাবে করে কেটে আনতে পারি যেহেতু দেখো ছবি আমাদের নর্মাল ছবি ছিল কিন্তু ছবি কিভাবে কাটতে হবে আমাদের জাস্ট ওই জন্য ফটোশপ লাগবে আর কিছু না ফটোশপ যেহেতু নেই আমরা কোনো ওয়েট দেখবো इसको वॉल पर सर्च कराने हैं तो विशाल बोल ছবিটা বেসিক্যালি এরকম বসবে ছবিটা এখন নিচে আছে এখন ছবিটা এরকম পজিশনে বসলে বলছে কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আমাদের ছবির এখান থেকে এটুকু থাকবে না ওকে তো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা কাজ করি আমাদের মেইন যে স্যাম্পলটা আমরা এটাকে সরাই দিয়ে দেবো এবার আমরা এটাকে অ্যাকচুয়াল ডিজাইনটা দেবো আর একটা কাজ পুরো শেপটা তো আগে পুরো শেপটা যে কোনো জায়গা না বুঝলে অবশ্যই আমাকে বলবেন আমাদের তো সরে ফেলি কালারিংটা করে ফেলি এটা আমাদের একটা সাদা বক্স এটাকে আমরা একটু সরে ফেলি আমরা কারণ হচ্ছে সবগুলো বর্ডার রাখছিলাম অ্যাকচুয়াল কালারটা লেগে দিলে এবার আমরা সামনে দিব এটা তো একটা সাদা

ল্যাবটা কি বুঝছেন এই ছবিটা আমাদের ঝামেলা বানাচ্ছে তাহলে পেজ এক্স্যাক্টলি কতটুকু মানে আমরা এখানে যেটা দেখছি পেজটা এইটুকু না আমাদের আর বাইরেটা তো প্রিভিউর জন্য আমরা এটাকে কতটুকু করি শ্যামলা তৈরি হয়েছে একটা একটা করে কালার শুরু করি আমাদের এই অংশটা কালার হবে এরকম গ্রেডিয়েন্ট হবে গ্রেডিয়েন্ট আমরা এখন দিচ্ছি না এখানে যে মেন অংশটা ছিল সেটা কালার হবে হচ্ছে এরকম এই পার্টটা হবে হচ্ছে ইয়েলো যেহেতু হচ্ছে এক্সট্রা যদি আমাদের কখনো থাকে এরকম চাইলে আমরা একটা কারেকশন করে দিতে পারি বাট যদি এক্সট্রা থাকে আমরা এটাকে কিভাবে হচ্ছে নিচে নিতে পারি এটাকে সেটু ডাই দিয়ে না যে শর্ট লিস্ট করে পিছনে পাঠিয়ে দিলে হচ্ছে আমরা মিলাই দিতে পারি মিলাই দেওয়াটা মনে হয় বেটার সম্ভবত কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করব মিলাই দিলেও করবো কি আমরা ফার্স্ট ত্রিভুজ দেবো না কারণ একটা ত্রিভুজ না আমরা একদম এক্সাক্ট মেশাতে গেলে অনেক সমস্যা তো আমরা কি করবো যে হচ্ছে একটা বক্স নিলাম পরে আমরা এটাকে অ্যাঙ্কর আমাদের যে ডিরেক্ট সিলেকশন আমরা কি করবো এখানটা মিশাই দিব ডিরেক্ট ত্রিভুজ তৈরি করে মিশাতে গেলে অনেক সময় হচ্ছে ফাঁকা থেকে যায় এই জন্য এটা না করবো এটা পার্টস বলে এবার আমাদের ছবিটার পালা আমাদের কিন্তু ছবি ছিল ছবিটাকে আমরা উপরে আনলাম অনেক উপরে চলে গেছে কাটাকাটি না করলে ঝামেলা হয়ে যাবে ফটোশপ ফটোশপের টুকটাক ব্যাপারগুলো আপনারা দেখেন আমরা ফটোশপ থেকে একেবারে পছন্দ জাস্ট আমাদের কি করতে হবে ফটোশপ থেকে ওই ছবিটাকে আমাদের ওই সাইজে করে নিয়ে আসতে হবে দেখলাম জাস্ট এভাবে করে কেটে নিলাম এটা আমরা বুঝতে ইন্টারফেসটা কি আমাদের অনেকটা ইলাস্ট্রেটর মধ্যে তাই তো এখানে আমরা এগুলো কিভাবে করতে পারি যে হচ্ছে এইখানে যেমন আমরা দেখছিলাম ছবিটার কি হচ্ছে একটা সাইড নিয়ে বা এই সাইড হচ্ছে এইভাবে জাস্ট শেপটা কেমন এই ছবিটার হচ্ছে এরকম টাইপের শেপ আমরা মেন কথা কিভাবে তৈরি করতে পারি ফটোশপে মানে ছবিটাকে এডিট করতে পারি এডিট করতে গেলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে এইখানে আমরা এইটা হচ্ছে কি বলে যে লেয়ার ব্যাপারটা কেমন যে আপাতত শর্টে জানতে গেলে আমরা এভাবে জানতে পারি জাস্ট আমাদের ছবিটা কোন স্টেটে আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি যেমন এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে লক করা আছে আমাদের লকের সাইন দেওয়া যেটা ইলাস্ট্রেটর মতো দেখছি যে লক করা যায় তখন তো আমাদের এই লেয়ারটা হচ্ছে লক হয়ে আছে এটা আমরা ডাবল ক্লিক করলে আমাদের লক খুলে গেল ওকে লক খুলে যাওয়ার পর আমরা কি করতে পারি আমরা এটা হচ্ছে মার্কেট এটা হচ্ছে আমাদের মার্কেট রুল মার্কেট রুল তো আমি জাস্ট এখানে সিলেক্ট করলে একটা পোর্শন আমি সিলেক্ট করে আমি জাস্ট ব্যাক স্পেস দিলে কি হবে আমার অংশটা কেটে যাবে কিন্তু আমাদের এখন কাটতে হবে কি করে কাটতে হবে হচ্ছে এরকম করে বাঁকা করে কাটতে হবে তাই তো তো ওইভাবে আমরা হচ্ছে করতে পারি কি করে নর্মাল আমাদের কাটাকাটি জাস্ট আমরা এরকম যে কোনো ভাবে সিলেকশন করে কাটলে হচ্ছে ধরেন আমার এখানে আরো ওয়ে আছে আমাদের যেমন এইটাতে আমরা করলে কি করতে পারতেছি আমরা হচ্ছে সার্কেল হিসেবে হচ্ছে সিলেক্ট করতে পারতেছি আমরা এইভাবে করে কাটতে পারি অথবা কি করতে পারি আমি একটা গোল করে ছবিটা কাটতে চাই জাস্ট এখানটা গোল সার্কেল তৈরি করলাম করে আমরা এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট সরি সিলেক্ট থেকে ইনভার্সও করতে পারি ইনভার্স করলে কি হবে অনেকটা অপোজিট হয়ে যাবে তখন কাটলে কি হচ্ছে জাস্ট আমার সার্কেল থাকছে বাকিগুলো কাটতেছে না এভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে কাটতে পারি হ্যাঁ আমরা এখন এটাকে যে কোনো করতে আমি এটাকে ছবিটাকে এভাবে সেভ করতে পারি বা যা খুশি করতে পারি এটাকে আমরা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন যদি আমি সেভ করি জাস্ট ব্যাপারটা আসবে সেভ করে দেখি জাস্ট দেখাচ্ছে ছবিটা আমরা এখানে নিয়ে আমাদের কি হয়েছে ওইভাবে আসবে তাহলে এখন যে কোনো ইউজ করতে পারতেছি এরকম ভাবে হচ্ছে কাটাকাটি করতে পারি কিন্তু আমরা এই ওয়েতে কাটবো কি করে আমরা ফার্স্ট ওয়ে দেখলাম তো হচ্ছে যে আমরা এরকম ভাবে বিভিন্ন অংশ সিলেক্ট করতে পারি সিলেক্ট করে আমরা দিতে পারি যে কোনটুকু থাকবে কোনটুকু থাকবে না কিন্তু আমরা যদি এরকম না হয়ে ব্যাপারটা আরো কমপ্লেক্স হয় এখানে যেরকম ছিল ওরকম পাকা ভাবে সেই ক্ষেত্রে আমরা কি করব আর পেন্টুল তো দেখছি ইলাস্ট্রেটর তাই না পেন্টুল আমরা কি করতে পারি বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারি না তো আমরা এখানে সেটা ইউজ করতে পারি আমাদের পেন্টুল কোথায় এই চাপটি চলে আসবে আমার ধরুন এখানটা ব্যাপারটা কেমন ছিল এরকম করে বাঁকা করে একটা অংশ নেই তাই তো আমি এখানে ওরকম যদি সিলেক্ট করি পেন্টুল যে ব্যাপারটা এইটুকু যে এইটুকু জায়গা আমার হচ্ছে থাকবে না তাই তো পেন্টুল সিলেক্ট করলাম করার পর আমরা কন্ট্রোল এন্টার দিলে আমার ব্যাপারটা ওরকম হয়ে যায় মার্কিউ মার্কিউ যে কাজটা করতো সেটা হয়ে গেল এখন আমি এটা ব্যাক দিলে এটা মুছে চলে কন্ট্রোল এন্টার মানে আমাদের তো নরমালি এটা একটা সিলেকশন হলো এই সিলেকশন অংশটাকে আমি হচ্ছে কি মার্কেট টুলের মতো এটা করতে চাই তখন আমরা হচ্ছে কন্ট্রোল এটা দিতে হবে জাস্ট ওই স্টেটে চলে গেল তো মার্কেট টুল তো আমরা এক্সাক্ট এইভাবে একটা অংশ সিলেক্ট করতে পারতাম না কিন্তু এটা আমরা পেন টুল করে কন্ট্রোল এটা দিলে হয়ে গেল তখন আমি যে ব্যাক দিলে আমার মুছে গেল তারপরে ওইখানে আরো যেরকম ছিল আমরা এই পাশ থেকে চাই না বা যেভাবে চাই আমরা এভাবে করতে পারি আমার তারপর একটা জিনিস ছিল কি ছবিটা এই দিক থেকে অনেক লম্বা এখানে থেকে ছোট হলে তো আমার হয়ে যেত আমি যদি এখান থেকে কাটতে চাই তো আমরা এখানে জাস্ট এখানে একটা অংশ করে আমি চাচ্ছি এত বড় হবে না ছোট হবে আমি ফেলে দিলাম করে এবার আমরা এটাকে সেভ করে ফেলতে পারি

আর তারপর তো তোর ইমেজ ফেল হবে না এবার আমরা নিয়ে বসে হচ্ছে সেটা কোনো দরকার নেই তুমি অ্যাকুরেট ভাবে হচ্ছে ওই তখন আমরা নিয়ে গেলে হয়ে গেল এখানে জাস্ট ওই কেটে জাস্ট আনুমানিক একটা কাটে দেখলাম তার সঙ্গে পাশে রেখে ওইভাবে মাপ দিয়ে কাটলে তো হয়ে যাবে we command shit. টেক্সটগুলো এগুলো তো আমরা ইজিলি দিয়ে দেওয়া হবে না যদি কোম্পানি কোনো লোগো থাকে তো এখানে লোগো আমরা জাস্ট ছবি তো টেনে এনে ছেড়ে দিলে হচ্ছে তারপরে এগুলো টেক্সটগুলো দিয়ে দিলে হয়ে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন হচ্ছে এরকম ফোল্ড করা থাকে না যেমন আমরা কিন্তু দেখছি এখানে ভাজের মতো ছিল এটা জাস্ট কিন্তু আমাদের করতে হবে সোজাভাবে করতে হবে কিন্তু ওরা জাস্ট কি করবে যে হচ্ছে প্রিন্ট করার পর হচ্ছে ভাজ করে নিবে আর প্রিন্ট তো সোজা সোজা করে দেন হচ্ছে তাদের মতো করে ভাজ করে নিবে ওইটা আমাদের খেয়াল করা লাগবে না আমরা এটা জাস্ট মক আপ বলে এরকম মনে হচ্ছে না অলওয়েজ আমাদের করতে সোজা ডিজাইন করতে হবে ভাজ করবে বলে তো আমাদের ভাজ এঁকে দিয়ে লাগবে না তো এমনি ভাজ করে নিবে বা আরো কিছু কিছু ডিজাইন দেখেন এখানে যেমন এইগুলো হচ্ছে কি ড্রাই ফোল্ড তিনটা ভাজ করবে বাট আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে আমরা এরকম ডিজাইন করে দেবো তারপরে সে ভাজ করবে যেভাবে করে নিবে এটা হচ্ছে মকআপের মতো যে দেখাচ্ছে যে এরকম হবে

এগুলো করে আমি ই করতে পারি কিন্তু বেটার হবে আপনি প্র্যাকটিস করেন কিন্তু আপনার কিন্তু প্র্যাকটিসে প্র্যাকটিস করলে হচ্ছে অনেক ভালো হবে পারবেন আপনি কিন্তু কিছু কিছু ডিজাইন সার্চ করে করতে পারেন অনেকবার হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু আপনাকে তো অনেক কম করতেছে হুম দেবে সে কি ছবি ইউজ করতে চায় তার কোম্পানি সেটা তো সে দিবে আমাদের আমাদের জাস্ট হচ্ছে কাছে ডিজাইনটা করে দাও তারপর সে হচ্ছে নিয়ে প্রিন্ট করবে এটাকে টেক্সট লেখালেখি এগুলো তো আমরা জানি এগুলো তো অনেক সিম্পল আবার টেক্সট একটা ব্যাপার দেখেন আমি একটা টেক্সট লিখবো ঠিক এইটুক জায়গার মধ্যে থাকবে এটা কিভাবে করবেন বলুন তো সেটা জানেন আমরা জাস্ট কিছু না আমরা টি নিলাম না টি নিয়ে আমরা এটা চেপে ধরে এরকম একটা করে নেবো এবার আমি এখানে যা লিখবো সব ওর মধ্যে থাকবে অটোমেটিক কিছু লেখা চলে আসছে অবশ্য বাংলা হয়ে আছে আচ্ছা স্যাম্পল কিছু লেখা দিয়ে দিয়েছে সাইজ ছোট করে দিতে পারি কিন্তু লেখাটা কি হবে সব ওর মধ্যে থাকবে ওর বাইরে যাবে না হ্যাঁ যেমন টি দিয়ে তো কি করে এখানে ক্লিক করে লেখা শুরু করে দিই জাস্ট ওই ব্যাপারটা না আমরা হচ্ছে টি দিয়ে এখানে চেপে ধরে এটুকু একটা বক্স নিয়ে নেবো তো যা লেখবো আমরা সব ওর মধ্যে থাকবে আর এটাকে আমি চাইলে হচ্ছে জাস্টিফাই করে নিতে পারি এখান থেকে যে ডিফল্ট টেক্সট লোরিং লোরিং দেখলে যে ডিফল্ট টেক্সট কোনটা এগুলা হ্যাঁ ওগুলা থাকবে বেশি ছোট বা আপনি এই লেখাগুলো জাস্টিফাই দিবেন না জাস্ট এটা জাস্টিফাই দিবেন এটা জাস্ট আমাদের ডিফারেন্স আছে এখানে এটা হচ্ছে এরকম সরি আমরা এখানে এটা দিব এটা কেন বলছেন লাস্ট লাইনটা ঠিক থাকে আর বাকিগুলো হচ্ছে পুরোপুরি জাস্টিফাই হবে এখানে যেরকম ছিল এগুলো জাস্টিফাই ছিল জাস্টিফাই কি ছিল আমি না মনে হয় লাস্ট লাইন এরকম যে দরকার আমরা হচ্ছে দিয়ে দিতে আপনি এখানে আমরা দুই তিনটা করছি সবসময় যে একটা প্যারাতে লিখতে হবে একটা এসে মধ্যে লিখতে হবে টেক্সট বক্স তা না আমরা ধরুন এইখানে একটা টেক্সট বক্স তৈরি করলাম আবার আরেকটা টেক্সট বক্স তৈরি করব এখানে এবং দুই তিনটা টেক্সট বক্স তৈরি করে নিতে পারি এটা কোনো ওটা আমরা তারপরে লেখাগুলো দিয়ে দেবো চলে লাগবে আচ্ছা আপনারা একটু ভিডিওটা নিয়ে নেন আমার একটু যেতে হবে আর আপনার হচ্ছে এগুলা কিছু কিছু ডিজাইন জাস্ট আপনি এখান থেকে গুগলে সার্চ করবেন গুগল সার্চ করে বের করে কিছু কিছু প্র্যাকটিস করবেন আপনারা কারণ প্র্যাকটিস না করলে আগাতে পারবেন না বিভিন্ন রকম প্র্যাকটিস So, so, so.